عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবানাতালার বারগায়ে শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবানাতালা এই পরিস্থিতির মধ্যেও আমাদের মতো নগণ্য কিছু মানুষকে দিয়ে দিনের সামান্যতম খেদমত করিয়ে নিচ্ছেন যে আল্লাহ সুবানাতালা অন্তর পরিবর্তনকারী তারই বারগায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলবো আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আল্লাহ আমিন আজকে আমার আলোচনার বিষয় ঘোষণা হয়েছে সবাই শুনেছেন নিশ্চয়ই হারাম ভক্ষণের ভয়াবহতা খুব সংক্ষেপে উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আমরা দীর্ঘ রাত্রি পর্যন্ত প্রোগ্রাম করব এই আইডিওলজিতে বিশ্বাসী নই আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ নটা থেকে বেশি হলে সাড়ে নটার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে পরপর তিনজন বক্তা রয়েছে আমার ঐকান্তিক অনুরোধে আমি শুরুর দিকে কথা বলবো বলে বলেছিলাম তাই শুরুতে আমি কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য এসেছি উক্ত বিষয়ে ঢোকার পূর্বে উক্ত বিষয়ে আলোচনা শোনার পূর্বে একটা হাদিস বলতে চাই এটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই যা অতীব গুরুত্ব বহন করবে আপনারা শুনবেন ইনশা আল্লাহ ওকবা ইবনে আমের রাজি আল্লাহ বলেন একদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাড়ি থেকে বের হলেন আমরা তখন আহলে সুপ্পার সাথে বসেছিলাম তো তিনি সেই রাস্তায় যাওয়ার সময় আমাদেরকে বললেন শোনো তোমরা কি চাইবে আকিক নামক একটা জায়গায় গিয়ে দুটো মোটা তাজা উট নিয়ে আসতে যে উট চুরি করেও কিনতে নিতে হবে না যে উট ছিনতাই করেও নিতে হবে না ওকবাইবনে আমের রাজি আল্লাহ বলেন একবার আমরা একটা জায়গায় বসেছিলাম ওই রাস্তা দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেতে গিয়ে আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন যে তোমরা তোমাদেরকে একটা তথ্য দিতে চাই তথ্যটা কি এখান থেকে আকিক বলে একটা জায়গা রয়েছে ওইখানে তোমরা যাবে দুটো উট নিয়ে চলে আসবে এই উট চুরিও করতে হবে না চিন্তাও করতে হবে না চুরিও করতে হবে না চিন্তাও করতে হবে না এ কথার অর্থ যে যেটা আনবেন ওই উটটা হবে বৈধ হালাল তো এক একটা উটের দাম তো বিশাল এক একটা লাল উটের দাম বহু তো এই উট যদি আমি আনতে তোমাদেরকে পাঠাই সাহাবিরা তোমরা কি সেই উট আনতে যাবে আর যারা যারা যাবে হাত তুলো মানে কে কে যাবে তখন এই কথা শোনার পরে সাহাবিরা বললেন বলেন কি আরে ফ্রিতে যদি উট পাওয়া যায় সেই উট আমরা গ্রহণ করব না মানে জরুরি গ্রহণ করবো আপনি খালি বলুন কখন যেতে হবে আর কিভাবে উঠ আনতে হবে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন এই জায়গায় খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হে দুনিয়াবাসী সাহাবিরা শোনো তোমরা যদি কেউ সকালবেলায় অথবা কোনো এক সময় মসজিদে গিয়ে কিংবা কোনো মজলিসে গিয়ে কাউকে দুটো কোরআনের আয়াত শোনাও কাউকে দুটো কোরআনের আয়াত শোনাও কাউকে দুটো ইসলামের কথা শোনাও তাহলে তোমার আমল নামাই দুখানা মোটা তাজা উটের নেকি আল্লাহ সোমানা তারা যোগ করে দেবেন এই কথা বলার পরে রসুল সাল্লাম বললেন কেউ যদি তিনটি আয়াত মানুষকে শোনায় তাহলে তিনটি উট তার হবে কেউ যদি চারটে আয়াত মানুষকে শোনায় তাহলে চারটে উট তার হবে তার মানে আমরা বর্তমানে উটের মালিক যে বাড়িতে উট নাই কিন্তু উটের মালিক আমরা হাদিসকে বিশ্বাস করি মোহাম্মদ সাল্লাম বলছে জাতির সামনে কেউ যদি কথা বলে তাতে যদি কোরআন হাদিস থাকে তাহলে দুটো আয়াত বললে দুখানা উট পাওয়া যায় তিনটে আয়াত বলে তিনটে উট পাওয়া যায় চারটে আয়াত বলে চারটে উট পাওয়া যায় যত আয়াত বলা যায় অত উট পাওয়া যায় তার মানে আমি শাহিনুর রহমান এখন উটের মালিক আপনাদের সামনে আয়াত পেশ করা হয়ে গেছে আজকে ডোমকুলে খুদবা ছিল সেখানে আট দশটা আট পেশ করেছি ওখানেও আল্লাহ সুমাত্রা আট দশটা উট দিয়েছেন শুধু উট আর উট উট আর উট আপনি দেখতে পাবেন না আমি দেখতে পাবো না তবে আমি বিশ্বাসী এই উটগুলো আমি কিয়ামতের মাঠে পাবো এই কথা শুরুতে বলার কারণ এই যে আপনার এখানে আসা আমাদের উদ্দেশ্য এই যে আমরা আল্লাহর তরফ থেকে উট নিব মানে কিয়ামতের মাঠে বেশিরভাগ মানুষ মিসকিন থাকবে কিয়ামতের মাঠে এই দুনিয়ার সম্পদ কাজে লাগবে না পৃথিবীর অন্যতম ধনী একজন ব্যক্তি যার নাম হচ্ছে ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট হচ্ছে one of the richest men in the world আমাদের ভারতবর্ষের অনিল আম্বানি ইনিও পৃথিবীর অন্যতম একজন মাল্টি মিলিয়নারি যার কাছে কোটি কোটি কোটি কোটি ডলারের ব্যবস্থা রয়েছে কোটি কোটি টাকা রয়েছে কিন্তু তাদের টাকা এক পয়সা কাজে লাগবে না যদি এই হালাতে মারা যাই এবার দুনিয়াতে আপনি ষাট থেকে সত্তর বছর সময় বাঁচবেন এই সময়ের মধ্যে আপনি রাত্রিবেলায় চেষ্টা করে ছখানা রুটি খেতে পারবেন না রাত্রিবেলা আপনি চারখানায় রুটি খেতে পারেন চারখানা রুটির দাম কুড়ি টাকা কুড়ি টাকা ইনকাম করলে তো হয় দিন রাত এত পরিশ্রম করে আপনি লক্ষ লক্ষ টাকার পিছনে ছুটে বেড়াচ্ছেন ফজর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত কাজ করছেন কেউ কেউ সারা রাত কাজ করছেন কেন যেন দুনিয়াতে একটু আরাম এসে থাকি তো জনাব যেখানে ষাট বছর থাকবেন সত্তর বছর থাকবেন তার জন্য যে দিনরাত পরিশ্রম করলেন আর যে জীবনটা আছে নেভার এন্ডিং লাইফ যেখানে আপনি মরবেন না একদম চিরঞ্জীব চিরকাল বেঁচে থাকবেন ওখানে কত বছর থাকবেন জি পাঁচ বছর পঞ্চাশ বছর পাঁচশো বছর পাঁচশো কোটি বছর জিনা এবার আর এবার ওখানে কোনো শেষ নাই শেষ নাই নেভার এন্ডিং লাইফ তো ওই জীবনের জন্য আপনি কি করলেন ওই জীবনের জন্য আপনি কি করছেন ঠিক আছে আপনি দোকানদার মানুষ আপনি সারা দিন রাত দোকানে ব্যস্ত তবে মনে রাখেন আল্লাহ কাফেরকেও টাকা দেয় আল্লাহ রুজি দিবে এখানে আলোচনা মানে দেড় ঘন্টা দু ঘন্টা আগে থেকে এসে লোকজন জমজমাট হয়ে যেত এরা দরকার ছিল আমরা দিন রাত বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বাইরে বিভিন্ন প্রান্তে আমরা পড়ে থাকি প্রোগ্রাম করার জন্য আপনার গ্রামে এসেছি সস্তা তারপরেও যদি আপনি উপস্থিত না হতে পারেন তো আপনার কপাল পোড়া তার মানে আপনি দুনিয়ার জন্য খেটে বেড়াচ্ছেন আর আমরা দুনিয়ার জন্য খাচ্ছি আখেরাতের জন্য খাচ্ছি তার মানে দুনিয়া তো হিরো আখেরাত হিরো আপনি আলোচনা করা জানেন না ঠিক আছে আপনি আলোচনা শুনবেন তো যে আলোচনা শুনলে কি হয় আবু হুরারা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার কোনো বান্দা যদি বাড়ির থেকে বের হয় আলোচনা শোনার জন্য যাই কোরআন হাদিস শোনার জন্য যাই তো যত ধাপ যাবে আল্লাহ সুবানা তালা একটা করে নেকি দেবেন নেকি শেষ হয়নি মোহাম্মদ সাল্লাম বলছে যত ধাপ যাবে একটা করে নেকি যত ধাপ যাবে একটা করে সম্মান যত ধাপ যাবে একটা করে নেকি যত ধাপ যাবে একটা করে সম্মান আর আল্লাহ সুবান ফেরেস্তাকে বলেন এই ফেরেস্তা শোনো এই যে আমার বান্দা দিন শিকার জন্য গৌরীপুর মন্ডল পাড়ায় আসলো খবরদার ও যেন মাটিতে পানা দেয় আল্লাহ কোথায় পা দিবে তো তোমরা আমার সম্মানিত ফেরেস্তা তোমাদের পা পর্তা পাখাটাকে বিছিয়ে দাও আপনারা যতজন আলোচনা শুনতে এসেছেন সবাই ফেরেস্তার পাখার উপরে পা দিয়ে ভর করে এসেছেন কত বড় অনার কত বড় সম্মান আল্লাহ সুমানা তালা আপনাকে আমাকে দিয়েছে আলোচনা শোনার জন্য আলোচনা করার জন্য অত জরুরি ভিত্তিতে দুনিয়াতে এত বুদ্ধিমান মানুষ অথচ আখেরাতের ব্যাপারে আপনার হুশ নাই দুনিয়াতে আপনি বেঁচে আছেন কখন যে চলে যাবেন এখান থেকে পৃথিবীর কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ জানে সুতরাং দিন রাত আপনাকে চেষ্টা করেন আপনাকে ওই আখেরাতের জন্য নেকি এখন থেকে গ্রহণ করতে হবে এখন থেকে ব্যবস্থা করে ফেলতে হবে আসুন এবার আমরা মূল আলোচনায় আসি হারাম খাওয়ার ভয়াবহতা হারাম খেলে কি হয় আল্লাহ সুবানা তারা কোরআনুল করিমের মধ্যে বলছেন আল্লাহ সুবানা তারা বলছে মানব সকল শোনো মানব সকল মানে মুসলমান নয় মানব সকল মানে চণ্ডীদাসও বটে মানব সকল মানে মিস্টার পিটারও বটে পৃথিবীতে যত মানুষ এখন প্রেজেন্ট রয়েছে অতীতে চলে গিয়েছে ভবিষ্যতে আসবে সবাইকে সম্বোধন করে আল্লাহ সুমারা তারা বললেন ইয়াইওয়ান নাস হে মানব সকল কুলু তোমরা খাও মিম্মা ফিলার দি হালাল এই পৃথিবীর বুকে তোমাদের জন্য আমি আল্লাহ রুজির ব্যবস্থা করেছি এই পৃথিবীর মুখে আমি আল্লাহ রুজির ব্যবস্থা করেছি এই পৃথিবীর মুখে আমি আল্লাহ রুজির ব্যবস্থা করেছি তার থেকে তুমি হালাল হালাল বেছে বেছে খাও হালাল বেছে বেছে খেতে হবে একটা ঘটনা একজন অনেক বড় শেখ যিনি সম্ভবত লন্ডনে ইমামতি করেন উনি একটা ঘটনা বলছেন যে রুজি কি করে আসে আমরা যারা মানুষ আছি মানুষরা কিন্তু রুজির জন্য টেনশন ফজরের পর থেকে টেনশন রাত্রি অর্ধেক পর্যন্ত ঘুম আসে না কালকে কি করে ইনকাম করব। কিন্তু একটা পাখি সন্ধ্যাবেলায় খেয়ে ঘুমিয়ে যায় পেট পুরে সকালবেলায় তার অফিসও নাই তার কর্মের জায়গাও নাই তাহলে সে কি করে আল্লাহ থেকে ব্যবস্থা করে দেন রুজির আল্লাহ ব্যবস্থা করে দেন একটা পাখিকে একটা ছাগলকে একটা গরুকে একটা পশুকে আল্লাহ ব্যবস্থা করে দেন তো একটা মাদ্রাসার ছাত্র মানে খুব হাই লেভেলের ছাত্র একটা ভালো পড়াশোনায় খুব ইমানদার একটা ছেলে তিন দিন যাবৎ তার খাবার নাই বাড়িতে যে চিঠি পাঠাবে বা ফোন করবে বাড়িতে কিছু দিতে বলবে বাবার মুখের দিকে তাকে কিছু দিতে বলতে পারে না খুব অসহায় অবস্থা তিন দিন খেতে পারেনি অথচ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তো পড়াশোনা করাকালীন সে কাউকে কিছু বলেনি যে সে খেতে পায়নি রাত্রিবেলা আসে একটু পেট পুরে পানি খায় আর ঘুমিয়ে যায় পেট পুরে পানি খায় আর ঘুমিয়ে যায় এরকম ঘটনা ঘটছে তার সাথে খেয়াল করবেন তো এরকম দীর্ঘদিন যাবৎ চলছে তিন দিন মানে দীর্ঘদিন তার কাছে তিন দিন না খেয়ে থাকা মানে বিশাল একটা টাপ ব্যাপার পড়াশোনা কি করে মাথায় ঢুকবে তো তিন দিন পর চার নম্বর দিনের বিকালবেলায় বাড়ি আপনার ওই হোস্টেল থেকে বেরিয়ে পড়লো বেরিয়ে পড়ে ভাবছে না আর সহ্য হচ্ছে না কিছু একটা করতে হবে প্রয়োজন হলে চুরি করেও খাবো সে বেরিয়ে চলে গেল যেতে যেতে যে কিছু দূর যাওয়ার পরে দেখলো একটা বাড়ির দরজা খোলা একটা বাড়ির দরজা খোলা শেখ যে কথাটা বলেছে তাকে আমি নকল করছি আপনি শুনেন তো বাড়ির দরজাটা খোলা খুলে দরজা খোলা খোলা দরজার মধ্যে গিয়ে দেখছে যে প্রথমে কিচেন রান্নাঘর তো রান্নাঘরে প্রবেশ করে দেখছেন খুব ভালো ভালো খাবার রান্না করা রয়েছে চামচও রয়েছে ওখানে এবার ভাবলো বাপরে বাপ তিন দিন খাইনি আমি তিন দিন কষ্ট সহ্য করেছি সো আজকে ছাড়ছি না সে চামচটাকে তুলেছে এক লোকমা খাবার নিয়েছে যেই মুখের কাছে নিয়ে গিয়েছে সে মুখের কাছে নিয়ে গিয়ে ভাবছে আল্লাহ তিন দিন যাবৎ তোমার উপরে ভরসা করলাম চার দিনের দিন চুরি করতে বেরিয়েছি তিন দিন তুমি আমাকে না খাওয়িয়ে রাখলে আরে আজকের দিনকে না খেলে আমি মারা যাবো নাকি আমি তোমার উপরে তাওয়াক্কুল করলাম যাও তুমি আমাকে খাওয়াবা খাবারটাকে রাখলো রেখে চলে আসলো হোস্টেলে এসে পানি পান করলো কোনো বন্ধুকে লজ্জায় বলে না এরা আছে প্রকৃত মিসকিন যারা চাইতে পারে না সে ঘুমিয়ে রাত্রিবেলা শুয়ে পড়লো পানি পান করার পরে হঠাৎ করে হেড মাওলানা অর্থাৎ প্রিন্সিপাল এসে তাদের দরজায় খটখট করছে খটখট করার পরে যে ছেলের খিদে লেগেছিল তাকে ডেকে বলছে তুমি এদিকে আসো আমার অফিসে আসোর দরকার আছে রাত্রি তখন গভীর রাত্রি হয়তো এগারোটা দশটা এরকম কিছু বাজবে যখন সে চলে এসেছে ওই মানে সামনের অফিসে এগুলোকে চুপ করেন না একটা একটা করে নিয়ে নেন তো যখন তাকে ডাকলো সে ভাবছে এত রাত্রিবেলা আমি আবার কি অপরাধ করলাম যে বাড়িতে গিয়েছিলাম ওই বাড়ির লোক কি দেখে নিয়েছে নাকি ঘটনা কি অফিসে যাওয়ার পরে দেখছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তখন প্রিন্সিপাল বলছে এই ছেলেটাকে দেখেন তো একবার তো বলছে জি এ ছেলে আবার দেখার কি আছে আপনি যেটা বলবেন ওটাই ফাইনাল ছাত্র কিছু বুঝতে পারছে না ঘটনা কি ঘটছে তখন ছাত্রর দিকে প্রিন্সিপাল মুখ করে বলছে এ বেটা শোনো এই লোক এলাকার মধ্যে অত্যন্ত একটা ধনী মানুষ তো এ তার মেয়ের বিয়ে দিবে একটা সৎ পাত্র খুঁজছিল একটা সৎ পাত্র খুঁজছিল তো এই বিদ্যালয়ে এই মহাবিদ্যালয়ে যতজন ছাত্র পড়ে আমার কাছে সবচেয়ে ভালো ছাত্র তুমি তো আমি চাইছি যে ওর মেয়েকে তুমি বিয়ে করো তখন তো ও তো পেটে খিদে আছে যে বিয়ে করলে অন্তত খেতে তো পাবো কিছু হোক না হোক আর বড় লোকের এক দুলালি পাবো এদিকে থাকার সার্টিফিকেট পেয়ে যাব আরে পড়াশোনা তো হবে হবে চাকরি হয়তো পেতে পারি এই ঘটনা মনে করে বলছে ঠিক আছে হুজুর আমি রাজি আপনি যখন বলেছেন আমি রাজি তখন তাকে নিয়ে চলে গিয়েছে বাড়িতে সে ঢুকেছিল ওই বাড়িরই মেয়ে সোমান বলবেন না ওই বাড়ির মেয়ে যখন তার সামনে খাবার প্রস্তুত করা হলো খাবার তুলে আর হাসে খাবারটা তুলে মুখের দিকে হাসে তখন তার স্ত্রী যে স্ত্রী হয়ে গেল কালেমা পড়ার পরে আগ কমপ্লিট হওয়ার পরে তখন বলছে আরে মেয়ে আপনি হাসেন কেন পাগল নাকি আপনি খাচ্ছেন খান তো হাসার কারণ কি তো আচ্ছা হাসার কারণ হচ্ছে যে খাবার আমি চুরি করে খেতে গেছিলাম ওই খাবার আল্লাহ আমাকে জামায় আদরে খাওয়াচ্ছে এটা ভেবে তো রুজির মালিক কে আল্লাহ সুবানা তালা আপনি যতদিন বন্ধন লোন বাড়িতে আনেননি ওটা আল্লাহর পরীক্ষা ছিল যেই বন্ধন লোন এনেছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে এখন আপনার সাথে ইবলিস থাকে বুঝতে পারছেন আমার কথা মানে একদম এক্সট্রিম পর্যায় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কার জন্য আল্লাহ সুবানাতলা আমাকে না খাওয়িয়ে রাখবে না আল্লাহ আমার জন্য হালাল খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ বলছে আমি তোমার জন্য না বরং সমগ্র মানব জাতির জন্য আমি হালাল খাবারের ব্যবস্থা করেছি খালি কাজটা কি একটু বেছে বেছে বেছে বেছে খাও একটু বেছে বেছে বেছে বেছে খেতে হবে তো হালাল খাবার যদি আপনি না খান তো কি হবে রসুল সাল্লা সাল্লাম বলছেন ইন্নাল্লাহ আল্লাহ হচ্ছে পবিত্র পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না আল্লাহ পবিত্র পবিত্র জিনিসে আল্লাহ গ্রহণ করে না এই যে এখনই এই আপনার গরিপুর পাড়া আহলে আদিস জামে মসজিদ থেকে নামাজ পড়ে আসলেন ওই ব্যক্তির যদি নামাজ ঠিক থাকে মোহাম্মদ সৌসমের তরিকায় হয় নামাজ তারপরে তার নামাজ কবুল হবে না যদি রুজি হারাম থাকে আবার বুঝেন এই যে কি কনকনে যে ঠান্ডা পড়ছে এত ভোরবেলায় উঠে এখন সলাত আদায়ের জন্য অজু করলেন অজু করে যে সলাতটা আপনি আদায় করেছেন বাড়িতে অথবা মসজিদে গিয়ে দুই রেখাত সুন্নত সালাত আদায় করেছেন ফরজ রাখেন সুন্নত সালাত আদায় করেছেন ফজরের সময় আল্লাহ রসুল সাল্লাম বলছে জলঙ্গি জলঙ্গিনা গোটা পৃথিবী বিক্রি করে দিলেও এত সম্পদ হবে না দুই রকম সালাদ সমান সমান এত সম্পদ এই সলাদটা আপনার কবুল হয়নি যদি আপনার রুজি হারাম থাকে যদি আপনার রুজি হারাম থাকে তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে হালাল রুজি পান করতে হবে হালাল রুজি খেতে হবে হারাম ভক্ষণ করলে তাহাজ পড়লে কাজে লাগবে না তাই বলে কি নামাজ পড়বে না যে পড়েন নামাজ আপনাকে একদিন হারাম থেকে বাঁচাবে ইনশাল্লাহ আমরা আশাবাদী তবে জরুরি ভিত্তিতে আপনার বাড়িতে যদি কোনো হারাম খাবার থাকে সেটার থেকে আপনাকে দূরে থাকতে হবে আসেন শুনি আয়েশা রাজিউল্লাহ আনহা বলেন আমার আব্বা আবু বাক্কর সিদ্দিক রাজিউল্লাহ আনুর কাছে একটা গোলাম জিম্মেদারি ছিল তো তার জন্য রাজস্ব নির্ধারণ করা হয়েছিল তো রাজস্ব থেকে তিনি খেতেন একদিন সেই গোলাম একটা খাবার এনে দিলেন আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ খাবারটাকে খেয়ে ফেললেন খেয়ে ফেলার পরে জিজ্ঞাসা করছেন আচ্ছা তুমি খাবারটা আনলে কোথা থেকে তো বলছে এই খাবারটা হচ্ছে আমি জাহালাতের জামানায় অন্ধকার জামানায় যখন বোকা ছিলাম বোকার সময় আমি লোকের হাত দেখে ভাগ্য নির্ধারণ করতাম তো ভাগ্য নির্ধারণ করতাম তো ওই লোকের কাছ থেকে কিছু ব্যালেন্স পেতাম ব্যালেন্সটা আজকে দিল অনেক দিন পর দিল তা দিয়ে আমি খাবার কিনেছি অথবা খাবার নিয়ে এসেছি আপনাকে আমি দিলাম আপনি খেয়ে ফেলেছেন আয়েশা রাজিয়াল্লাহনা বলেন আমার আব্বা আবু বাক্কার সিদ্দিক গলার মধ্যে আঙুল ঢুকে দিয়ে বমি করে ফেললেন এখন যদি আপনি এই হাদিসটাকে মানেন তাহলে এই চটে বসার জায়গা থাকবে না খালি বমি আর বমি হবে বুঝেননি কথা এখন যদি আপনারা এই হাদিসটার উপরে আমল করার চেষ্টা করেন তো চারিদিকে শুধু বমি আর বমি হবে কেন আপনার পেটে এখনো হারাম খাবার আছে নগদ খেয়ে আসলেন এই হারাম খেয়ে ফেলেছেন আবু বাক্কার কতটুকু হয়তো এক অথবা দুই লুকমা আয়েশা বলছে যে মুখের মধ্যে আঙুল দিয়ে বমন করে ফেললেন বমি করে ফেললেন এখন আসেন আপনাকে আমি বলি আবু বাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ কে ইসলামের প্রথম খলিফা আবু বাক্কার সিদ্দিক কে মোহাম্মদ সাল্লাহামের অন্যতম সঙ্গী আবু বাক্কার সিদ্দিক কে জান্নাতে যাবেনই যাবেন হান্ড্রেড পারসেন্ট যাবেন আবু বাক্কার সিদ্দিক কে মরার পরে মোহাম্মদ সাল্লাহামের সাথে শুয়ে আছেন ইনি হচ্ছেন আবু বাক্কার তো তার পেটে এক লুকমা হারাম খাবার চলে গিয়েছে তো সে বমি করে ফেলে দিল আর আপনি বিড়ি খেয়ে মসজিদে গিয়ে বলছেন আপনার আমার নামাজ কবুল হবে এত সস্তা ধর্ম নাকি এটা আপনি ভাবছেন বন্ধনের টাকায় আপনি খেয়ে ভাবছেন আপনার ইবাদত কবুল হবে ধর্ম কি পাগল নাকি আবু বক্কার যাকে রসুলাম বলছেন যে you have to go to the paradise আরে আবু বক্কার নো টেনশন তুমি জান্নাতে যাবাই যাবা আবু বাক্কা যদি দাড়ি চেষে ফেলতো তারপর থেকে তাও জান্নাতি এক ওয়াক সালাদ আদায় না করলো জান্নাতি কেন মোহাম্মদ সাল্লাম বলেছে তাই আবু বাক্কার জান্নাতে যাবেই ওকে রুখার কেউ নাই পৃথিবীতে তো সেই আবু বাক্কার এক লোকমা দু লোকমা খাবার খেয়ে বমি করে তুলে ফেলছে কেন এই খাবার পেটে থাকলে আমি আবু বক্কর বোধহয় বিপদে পড়ে দেবো আমাকে হয়তো জাহান নামে যেতে হবে আর আপনি দিন রাত হারাম খাবার খাচ্ছেন তারপর আপনি জান্নাতের আশা দেখেন আশা করেন আমি আশ্চর্য হয়ে যাই আশ্চর্য হয়ে যায় জান্নাতের আশা আপনি করেন কি করে আপনি যদি মাঠ থেকে আসেন তো সালাতে দাঁড়িয়ে পড়েছে ইমাম সাহেব আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি কি সরাসরি মসজিদে ঢুকে যাবেন নাকি অজু করবেন কথা বলেন অজু করবেন নামাজ যদি শেষ হয়ে যায় অজু করতে হবে কেন অজু না করলে আপনার সলাৎ আল্লাহর দরবারে গ্রহণ হবে না অজু জরুরি অজু ফরজ আপনার জন্য সলাতের পূর্বে যেমন সলাতের পূর্বে অজু ফরজ আপনি তাড়াহোড়ায় ছিলেন বিধায় তারপরেও আপনি অজু করলেন যে জামাত শেষ হয়ে যায় যাক কিন্তু আমাকে অজু করতে হবে এবং ভালোভাবে অজু করতে হবে তো আপনি কি করে বুঝলেন যে ইবাদত করলেই আল্লাহ কবুল করবে ইবাদত করার পূর্বে নিজের বাড়িকে নিজেকে পরিষ্কার করতে হবে একবারে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে তারপরে ইবাদত করতে হবে এরপরে জান্নাতে যাওয়ার আশা ভাবছেন আল্লাহ দয়াবান আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন জি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ কাফের কেউ রুজি দেন আল্লাহ কাফেরকেও রুজি দেন আল্লাহ দেন কিন্তু আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছেন তারপরে আপনার বাড়িতে বন্ধন আছে আপনার আপনি বিড়ি খান বিড়ি বিক্রি করেন আপনার স্ত্রী বিড়ি তৈরি করে এরপরে পকেটে বিড়ি নিয়ে মসজিদে যান আপনি ভাবছেন যে শাহিনুর রহমান বলেছে যে ব্যক্তি পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলে সারাত আদায় করলো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করলো শাহিনুর রহমানের মুখ থেকে শুনেছি যে ব্যক্তি যে ব্যক্তির আমিন ফেরেস্তার আমিনের সাথে মিলে যাবে সে ব্যক্তি সমুদ্রের ফেনা পরিমাণ যদি পাপ করে তার পাপকে ক্ষমা করে দেওয়া হবে যে ক্ষমা করে দেওয়া হবে লেকিন আপনি যদি বিড়ি খান তাহলে ক্ষমা করা হবে না এটা বলেছিলাম এটাও সেদিন বলেছিলাম আপনি খেয়াল করেননি এটা আপনাকে মাথার মধ্যে রাখতে হবে ওই যে তারা হওয়ার কারণে অজু ছেড়ে দিলে যেমন নামাজ হবে না আপনাকে নামাজের পূর্বে যেমন অজু করা জরুরি ইবাদতের পূর্বে আপনাকে ফ্রেশ হওয়া জরুরি আপনার পরিবারকে ফ্রেশ করাটা জরুরি আল্লাহ আপনাকে গরিবী দিয়ে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন যে আল্লাহ আপনার আপনার ইমানটা আল্লাহ দিয়েছে আপনি কতটা ঠিক রাখতে পেরেছেন ইমানটাকে এবার যখন এই কথা বলি আজকে যখন খুদবা দিতে যাচ্ছিলাম তো কিছু আলেমকে দেখা যায় সব সময় পান খাই শুধু মুখের দিকে তাকায় আমাদেরকে দেখলেই বুঝতে পারে যে এদেরকে সালাম দিতে হবে না আল্লাহ জানা আমাদের চেহারায় বোধহয় নূর টুর আছে কিনা আমাদেরকে দেখলেই বুঝতে হবে সালাম দিতে হবে না তো তারা দিন রাত পান খায় জর্দা খায় আর ঠোঁটটা এমনভাবে লাল থাকে মনে হচ্ছে যে পুরুষ মানুষ লিপস্টিক ব্যবহার করেছে তো এরকম কন্ডিশন তাদের থাকে তো তাই দুঃখ করে আজকে বলছিলাম যে শুধুমাত্র যে ব্যক্তি বলেছে যে জর্দা খৈনি বিড়ি তামাক এগুলো হচ্ছে মাকরু ও তো নিশ্চয়ই কবরে চলে গিয়েছে এতদিন বেঁচে নাই এতদিন যে বেঁচে নেয় ও যে কবরে গিয়েছে ওর যে কি সাইজের হাতুড়ি পড়ছে আল্লাহ ভালো জানে আরে ব্যক্তিগত পাপ আপনি করলেন এ পাপ আলাদা ব্যক্তিগত পাপ আপনার নিজের উপরে বর্তাবে কিন্তু ও যে বক্তা ও যে জাতির সামনে বলেছিল পানবিড়ি জর্দা গুলশিঘাট খান আপনি এটা মাকরু মাকরু মানে কি সন্দেহ মাকরু মানে কি অপছন্দনীয় মোহাম্মদ সাল্লামের অপছন্দনীয় খাবার তার মানে যা সন্দেহ আছে তার থেকে দূরে থাকতে হবে আপনাকে আমি ভুরি ভুরি হাদিস শোনাবো তার পূর্বে একটা হাদিস খুব মনোযোগ সহকারে শুনতে হবে পাঁচ থেকে দশটা হাদিস বলবে এগুলোকে এখন মেনে নিতে হবে আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে সাহাবিদেরকে বলছেন সাহাবিরা এই যে এই যে একটা খেজুর পড়ে আছে দেখো একটা খেজুর পড়ে আছে তো আমি মোহাম্মদ সাল্লামের ইচ্ছা হচ্ছে খেজুরটা খায়েন কার ইচ্ছা হচ্ছে বলেন মোহাম্মদ সাল্লামের মোহাম্মদ সাল্লামের ইচ্ছা কি করে পূরণ হতো জানেন মক্কা থেকে চলে গেছেন মদিনা প্রায় সতেরো মাস সলাত আদায় করেন আর খালি আকাশের দিকে তাকান কেন প্রিয় নগরী মক্কা থেকে আমাকে বের করে দিয়েছে আল্লাহ সুবানাতলা আয়াত আল্লাহ সুবানাতলা ওহি নাজিল করে দিলেন বলেন হে মোহাম্মদ তোমাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতে হবে না তুমি যাও তোমার প্রিয় মাতৃভূমি মক্কার দিকে মুখ করে সালাত আদায় করো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খোয়াইশকে ইচ্ছাকে আল্লাহ এভাবে তুরন্ত পূরণ করে দিতেন সেই মোহাম্মদ সুল্লাহ সাল্লাম আনাস রাজিউদ্দানু বর্ণনা করছেন যে আল্লাহ রসুলাম আল্লাহ রসুলাম বলছেন যে একটা খেজুর পড়ে আছে ওই খেজুরটাকে দেখে আমার মনে হচ্ছে আমি খাই আমার ইচ্ছা হচ্ছে খেজুরটা আমি খাই তবে খেজুরটা আমি খেলাম না এই ভেবে যদি খেজুরটা সাদকার মাল হয় আবার বুঝেন একটা হাতেই বুঝতে হবে বেশি না কে বলছে কে বলছে মোহাম্মদ আগের গুণা মাপ পিসের গুনামাপ মাপ মাকামে মাহমুদে থাকবে জান্নাতের সবচেয়ে উঁচুতে সবচেয়ে চূড়া উপরের চূড়াতে থাকবে মোহাম্মদ সাল্লাম তো তার আবার হারাম হালাল কি হারাম যদি খেয়ে ফেলে তো আল্লাহকে বলবে আমি ভেরি সরি আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ বলছে তোমার দরকার বলো বাথা নামক উপত্যকাকে সোনাতে পরিণত করে দেবো কি দরকার বলো তো যে জিনা আমার দরকার নাই যে এই আল্লাহ রসুলাম বলছে আমার একটা খেজুর পড়েছিল ওটা আমার খেতে ইচ্ছা হচ্ছিল খেজুরটা আমার খেতে ইচ্ছা হচ্ছিল খেজুরটা আমার খেতে ইচ্ছা হচ্ছিল আমি খেলাম না কেন আমি ভাবলাম মনে মনে ভাবলাম যদি সাত কারমাল হয় জি নাও তো হতে পারে নাও তো হতে পারে লোকে বলে যে মোহাম্মদ গায়েব জানে আর এবার একটা খেজুর পড়ে আছে বুঝতে পারছে না কিসের খেজুর আর মানুষ বলছে আমি গায়েব জানে মোহাম্মদ গায়েব জানে খেজুর নিয়ে টেনশন এখন খেতে মন চাইছে খেজুরটাকে খেতে পারছে না কেন বলছে হয়তো সাদ মাল হবে তো সাদকার মাল কার জন্য খাওয়া জায়েজ না নবী রসুলদের জন্য যায়জ না আপনার আমার জন্য যায়জ না তো মসজিদে মসজিদে সাদকা হয় আর এলাকায় চল্লিশ দিন পর বাপের খানা হয়েছে তো সাদকা দিচ্ছে তো সাদকা যে কোট্টাওয়ালা লোক খাচ্ছে যার সত্তর হাজার টাকা মাসে ইনকাম সেও সাদকা খাচ্ছে যার কুড়ি হাজার টাকা মাসে ইনকাম সেও সাদকা খাচ্ছে কেন সবাইকে এখন খাওয়ার জন্য ভিকারি নাকি জি তাহলে মোহাম্মদ সাল্লাম টেনশনে পড়ে গিয়েছেন যে খেজুরটা আমার খেতে ইচ্ছা হচ্ছে ভাত খেতে পারছে না কেন সাদকার মাল হতে পারে ডাউট সন্দেহ আর আপনাকে ইমাম সাহেব বলে দিল কি বিড়ি খাওয়া মাখরু মাখরু মানে ধরেন সন্দেহ অপছন্দনীয় আপনি এইখানে মান বিষ করছেন না আপনি দেখছেন না কি ঘটনা ঘটছে আপনার সাথে আসুন হাদিস শুনুন নোমার বাসির রাদিয়াল্লাহু বলেন রসুল সাল্লাম বলেছেন হারাম সুস্পষ্ট হালাল সুস্পষ্ট মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ অনেকে বসে বসে ভাবছে আপনার মুখ থেকে কত আর এই হাদিসটা শুনবো যাই আলোচনা করেন সেই বিড়ি আছে সেই নারী আসে সেই বন্ধনী আসে আর কতদিন বলবেন জি আপনি যতদিন না পরিবর্তন হবেন আমি ভাবলাম অন্য আলোচনা করব তা আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সবাই বলছে জিনা আপনাকে এটা মানে এখন আমি মানে কি বলবো সিজারিয়ান হয়ে গেছি অপারেশন যে করে না এখন অপারেশন করতে ডেকেছে আমাকে কি করব মানুষ যে বুঝে না অপারেশন করে যদি ভালো পাঁচটা ঢুকে খারাপ পাঁচটাকে বের করে দিতে পারি এটাই চেষ্টা আমাদের আর কিচ্ছু না <coughs> তো নুমান ইবনে বাসির রাজিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট গরুর গোস্ত হালাল এটা খেতে পারেন এটা হালাল সমুদ্রে যত প্রকারের মাছ আছে সব হালাল ভাত রুটি হালাল শোয়ের গোস্ত হারাম গৃহপালিত গাধার গোস্ত হারাম বন্ধনের টাকায় খাবার হারাম রসুল সাল্লাম বলছে হারাম সুস্পষ্ট হালাল সুস্পষ্ট আর মাঝে যা রয়েছে তা সন্দেহ যে সন্দেহ কি মানে ইনকামটা যে হারাম নাকি হালাল আমি বুঝতে পারছি না এটা হচ্ছে সন্দেহ মোহাম্মদ সাল্লাম বলছে শোনো যেটা সন্দেহ তার থেকে তুমি যদি নিজেকে মুক্ত রাখো তার থেকে তুমি যদি দূরে থাকো তাহলে তুমি ইসলামকে তোমার ইজ্জতকে আবরুকে অনেক উঁচু জায়গায় উন্নীত করলা অনেক উঁচু জায়গায় নিয়ে গেলা ইসলাম মানে তোমার ইসলামকে তোমার নিজেকে এই কথা বলার পরে মোহাম্মদ বলছে প্রত্যেক রাজারই চারণ ক্ষেত্র থাকে এবং নিষিদ্ধ এরিয়া থাকে ও সাহাবিরা বলতো বলতো বলতো আরে আলে যদি কেউ গরু চড়াই তাহলে আলের গরুকে এদিকে মুখ দেবে কি দেবে না সাহাবিরা বলছে জি অবশ্যই দেবে তো মোহাম্মদ সাল্লাম বলছে যা সন্দেহ তা হারাম বুঝেননি যা সন্দেহ তা হারাম এখন প্রশ্ন আপনারা করতে পারেন আজকে যেমন একজন ব্যক্তিকে বলা আছে গান হারাম গান বাজাবেন না তো মুসলমানের বাচ্চাও ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মুসলমান তো বলছে জি তোমাদের কাছে সবই হারাম তোমাদের কাছে সবই হারাম তা আমাদের কাছে সবই হারাম ইসলামটা কত সোজা দেখবেন ইসলামের মতো সোজা জীবন বিধান নাই আপনি আমি নিজের মতকে ঢেকে আপনি আমি আমাদের নিজের মাথা থেকে চাষ করা ফসল দিয়ে ইসলামটাকে কঠিন বানিয়েছি আমরা নিজে আমরা নিজে ইসলামটাকে কঠিন বানিয়েছি তো ইসলাম কতটা শুধু একটু একটা হাদিস দ্বারা বুঝেন জনৈক একজন গরিব সাহাবি ছুটতে ছুটতে মোহাম্মদ কাছে চলে আসলেন এসে বলছেন আল্লাহ রসুল রমজান মাস চলছে আমি দিনের বেলায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি কি করব বলেন নিজেকে কন্ট্রোল করতে পারিনি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস হয়ে গেছে আমি গরিব মানুষ কি করবেন বলেন কি কি করতে হবে মোহাম্মদ সাল্লাম বলছে গোলাম আজাদ করে দাও তৎকালীন সময় গোলাম থাকতো আজাদ করে দেওয়ার একটা সিস্টেম ছিল তো সাহাবি বলছে বলেন কি আমি তো গরিব মানুষ গোলাম কোথায় পাবো গোলাম আমার নাই ওই ক্যাপাসিটি আমার নাই মোহাম্মদ সাল্লাম যদি বলতেন জি তোমাকে গোলামই আজাদ করতে হবে তাহলে এটা কঠিন হয়ে যেত তাহলে তো কঠিন হয়ে যেত মোহাম্মদ সাল্লাম কি বললেন এক টানা সাতটা রোজা করো কি বললেন এক টানা সাতটা রোজা করো তো আল্লাহ রসুল তিরিশটা করতে গিয়ে অর্ধেক করতে গিয়ে কন্ট্রোল করতে পারেনি আর সাতটা রোজা কি করে করব সাতটা রোজা করতে পারবো না আর কিছু থাকলে বলেন মোহাম্মদ সাল্লাহ বলছে সাতজন ভিকারি মিসকিনকে এক বেলার খাবার দাও সাত ষাটজন সিক্সটি ষাটজন ভিকারি মিসকিনকে এক খাবার দাও তো আসছে তো নিজের খাবার ম্যানেজ করতে পারি না তো ষাট জনের খাবার থেকে ম্যানেজ করবো কায়দা নাই মোহাম্মদ সাল্লাম বসে আছেন একটা সাহাবি কিছু সাদকার খেজুর নিয়ে এসে মসজিদের কোনায় রাখছেন তো আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল এই যে সাদকার খেজুর থাকলো মসজিদে যারা ভিকারি মিসকির অধিকার দিয়ে দিন তো যে এদিকে নিয়ে আসো সাদকার খেজুরটা ওই সাহাবিকে দিয়ে বলছে এটাকে সাদকা করে দাও কি করে দাও এটাকে সাদকা করে দাও দান করে দাও তো সাহাবি বলছে আল্লাহ রসুল এই যে মক্কা মক্কার অথবা মদিনার সরি মদিনার যে দুই পাহাড় দেখছেন এই দুই পাহাড়ের মাঝে সবচেয়ে গরিব মানুষ আমি নিজে সবচেয়ে গরিব মানুষ আমি নিজে এই যে দুই পাহাড় দেখছেন এই দুই পাহাড়ের মধ্যে আমার চেয়ে আর গরিব কেউ নাই মোহাম্মদ সাহসাম তুই খাগা এটাও সাদকা এই কথা যে সাহাবি বর্ণনা করছেন উনি বলছেন মোহাম্মদ সাহসাম এই কথা শুনে এত হাসতে লাগলেন তার চোয়ালের দাঁত পর্যন্ত দেখা গেল যে ভাই তুই খা যা তারপরও সাদকা দিতে হবে বলেন ইসলাম সোজা কি করেন কত সোজা ইসলাম আমাদের কিন্তু আমরা এদিকে ধ্যান করি না আপনি ভাবছেন বিড়ি না বানলে সংসার চলবে না আপনি ভাবছেন বিড়ি না খেলে আপনার ফজর শুরু হবে না এটা আপনি ভাবছেন এটা ভুল ভাবনা আপনি যদি সামান্য বিড়ির নেশা থেকে নিজেকে কন্ট্রোল করতে না পারেন আপনি জান্নাতের আশা করেন কি করে যেখানে হাজারে নশো নিরানব্বই জন টেনশনে থাকবে যেখানে হাজারে নশো নিরানব্বই জন কাদা কবুতরের মতো ছটপট করতে থাকবে তাদের দৃশ্য এত ভয়াবহ হবে দেখে তাদেরকে মাতাল মনে হবে আল্লাহ সুবাহতলা বলছে না এরা কেউ মাতাল নাই আমার আজাব তাই এত কঠিন আমার আজাব তাই এত কঠিন এরা কেউ মাতাল নয় আমার আজাব তাই এত বড় কঠিন আল্লাহ সুমাত ওই দিন এই কথা বলছেন করনুল করিম রায় পাহাড় উঠতে থাকবে কত ভয়ানক পরিস্থিতি সেদিন তোবা করবেন এখন আপনাকে এই প্যান্ডেলের তলা বসে তোবা করতে হবে আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম একজন ব্যক্তি যিনি সফরে ছিলেন তার চুলগুলো এলোমেলো তার পোশাকটা মলিন গায়ে ধুলো বালি সেই ব্যক্তি ফাঁকা মাঠের মধ্যে গিয়ে বলছে ইয়া রব্বি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আল্লাহ রসুল সাহাবিদের উদ্দেশ্য করে বললেন ও সাহাবিরা তোমরা বলো তো এই লোককে আল্লাহ কি করে ক্ষমা করবেন হাদিসের শুরুতে বলেছি সেই ব্যক্তি সফর করছিলেন তিন শ্রেণীর ব্যক্তি যখন দোয়া করে ওই দোয়া একদম তীরের গতিতে আল্লাহর কাছে চলে যায় তীরের গতিতে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এক হচ্ছে মুসাফির দুই হচ্ছে পিতামাতা তিন হচ্ছে ছাড়েন তিন বলতে হবে না আপনাকে এটুকু দেখেন কারণ সময় স্বল্প এক হচ্ছে মুসাফির এ ব্যক্তি মুসাফির ছিল মুসাফির মানে এখান থেকে কলকাতা যাচ্ছেন তখন বেশি বেশি দোয়া করবেন এখান থেকে আপনি কোথাও যাচ্ছেন বাইরে বেশি বেশি দোয়া করবেন এই দোয়া একবার তীরের গতিতে আল্লাহর কাছে গিয়ে আটকে যায় এই দোয়া তো সেই লোক যে দোয়া করছে ও হচ্ছে মুসাফির মোহাম্মদ সাল্লাম বললেন মানে বুঝে নিতে হবে ও দোয়া কবুল হবেই সে বলছে হে ইয়ারাব্বি আব্বি সে মুসাফির আরও দলিল কি তার চুলগুলো এলোমেলো তার গায়ে তার ছাপ অনেক দূর সফর করলে দেখবেন ধুলো মালি লেগে থাকে চুলগুলোর কোনো ইয়ে থাকে না ঠিকঠাক করে সুন্দর করে আশ্রানো থাকে না মোহাম্মদ সাল্লাম বলছে এর দোয়া কি করে আল্লাহ কবুল করবেন এ যে খাবার খেয়েছে হারাম এ যে পানি পান করেছে হারাম এ যে পোশাক পরেছে হারাম তারপরে শেষে বলছেন বিল হারাম এর বেড়ে ওঠাটা হারামের মধ্যে তাহলে এর দোয়া কি করে কবুল হবে আপনি যে ফরজ সালাতের পরে অথবা সুন্নত সালাতের পরে অথবা এখন বিতির সালাত আদায় করে আসলেন অনেকেই সালাত আদায় করার পরে অথবা মাগরীবের দুই রাখাত সুন্দর সালাত আদায় করে পরে হাত তুলে এখন যে আল্লাহর কাছে চাইলেন একটাও আল্লাহ শুনতে পাননি আল্লাহ শোনেন না আপনার কেন আপনি বিড়ি খেয়ে মসজিদে গিয়েছেন এই জন্য আপনার খাবারটা হারাম এই জন্য আপনার বাড়িতে আজকে বন্ধন লোন আছে তার জন্য আপনার বাড়িতে গ্রুপ লোন আছে তার জন্য আপনার ছেলে হাজার টাকা আট লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করে এর জন্য এটা যে হারাম এই হারাম খেয়ে ইবাদত করলে হবে না সত্তর বছরের জন্য এত ভাবছেন আর ফর ইভার লাইফের জন্য আপনি কি ভাবলেন ভাবতে হবে এবার প্রশ্ন হলো যে আমরা এত হারাম হালাল করছি কি করে বেঁচে বেঁচে চলবো জি পৃথিবীর বুকে যত আল্লাহ জীব সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম একটা নির্বোধ জীবের নাম হচ্ছে হাঁস হাঁস বতক বতক গ্রামীণ ভাষায় দেখবেন রাস্তা দিয়ে চলে আর কোনো ব্যালেন্স নাই ও গাড়ি ঘোড়া যাক ও চলতেই থাকে এত নির্বোধ একটা প্রাণী একটা পুকুরে নেমেছে শুধু কাদা আর কাদা কাদার মধ্যে মুখটাকে ডুবিয়ে ঠোঁটটাকে ডুবিয়ে চোখ মুখ অন্ধকারের মধ্যে থেকে ওই ওর মধ্যে থেকে শামুক বেছে বেছে খেতে পারে আপনি তো সৃষ্টির সেরা আপনি খেতে পারবেন না বেছে এটা হাঁস পারে নির্বোধ প্রাণী ও কাদার মধ্যে থেকে খাবারটাকে বেছে নিতে পারে আপনি তো আপনার চোখ দিয়েছে আল্লাহ হাত দিয়েছে আল্লাহ আপনি কেন খেতে পারবেন না আপনাকে খেতে হবে আপনি যদি আপনার ইচ্ছাটা থাকে তো খেতে হবে আবু রাজিয়াল্লাহতালু বলেন জাবের রাজিয়াল্লাহতালু বলেন রসুল সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মানুষ শুধু খাবে আর খাবে খাবে আর খাবে সে তোয়াক্কা করবে না হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে এই জামানা এই জামানার কথা বলছে আল্লাহ রসুলাম এই জামানার কথা বলেছে যে মানুষ খালি খাবে খাবে কিন্তু তোয়াক্কা করবে না যে হারাম খাচ্ছে নাকি হালাল খাচ্ছে এখন বর্তমান সময়ের কথা বলা হয়েছে আপনি আমি ইনকাম করি ইনকামের পূর্বে আমরা যাচাই বাছাই করি না যে আমাদের ইনকামটা হালাল নাকি হারাম আপনাকে আগে ইনকাম ইনকামে যাওয়ার পূর্বে <coughs> ওটা হালাল কিনা তাই আপনাকে ট্রাই করে নিতে হবে যাচাই বাছাই করে নিতে হবে তারপরে খেতে হবে নচেত খাওয়া যাবে না আপনার ইমাম সাহেব আপনার বুজুর্গানে দিন বলেছে বিড়ি খাওয়া যায় বিড়ি খেয়ে খেলে নাকি মানুষ নেশাগ্রস্ত হয় না অতএব বিড়ি হারাম বহুবার বলেছে আবারও বলছি ইমাম সাহেব বলছে নেশা দুই প্রকার এক হচ্ছে পানবিড়ি জর্দা গুলসি গায়ক এটা খাওয়া যায় এটা যে মাকরু এ অপছন্দনীয় কাজ আল্লাহ রসুল অপছন্দনীয় অপছন্দ করতেন আল্লাহ রসুল অপছন্দ করতেন এটা খাওয়া যায় আচ্ছা আল্লাহ রসুল যা অপছন্দ করতেন তাকে আমরা পছন্দ করতে পারি মুসলমান হিসাবে আবু হুরারা রাজি আল্লাহ তালু বলেন আমরা মোহাম্মদ সাল্লামের সঙ্গে দাঁড়িয়েছিলাম একজন সাহাবি আসলেন মোহাম্মদ সাল্লাম তার থেকে মুখটাকে ফিরিয়ে নিলেন কেন হাতে সোনার আংটি ছিল তিনি বলছেন হে মোহাম্মদ সাল্লাম আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হোক কি অপরাধ করলাম আপনি মুখটা ঘুরিয়ে নিলেন তো বলছে যে তুমি কি জানো না পুরুষের জন্য রেশমের পোশাক আর সোনার বস্তু কিছু হারাম সাবিদা আংটিটা খুলে ফেলে দিলেন ফেলে দিয়ে চলে যাচ্ছেন জনকীয় ব্যক্তি বলছে আংটিটা তুলে নেন আপনার বোর জন্য তো জায়েজ আপনার মেয়েকে দিয়ে দিবেন তো বলছে যার জন্য মোহাম্মদ সাল্লাম আমার দিকে দৃষ্টিপাত করেননি ওটাকে আমি আবার তুলব যা মোহাম্মদ সাল্লাম অপছন্দ করেছেন সেটাকে কি আমি আবার তুলব বুঝতে পারেননি মোহাম্মদ সাল্লাম যা অপছন্দ করেছেন সোনার আংটি হলো ফেলে দিয়েছেন আর আপনি এখনও বিড়ি ফেলতে পারবেন না এখনও বিড়ি ভাঙতে পারবেন না তাহলে আপনি কি ভালোবাসেন মোহাম্মদ সাল্লাহামকে ছি ছি ছি ছি আপনার তো লজ্জা লাগা দরকার গো কথা যদি পার্স ভিতরে থাকে মানুষ হন তাহলে এটা বুঝতে পারবেন যদি ভিতরে কুকুরের পার্স আল্লাহ দিয়ে থাকে তো কুকুররা তো শুনে না দেখেন না বিয়ে বাড়িতে যতবার তারবেন অতবার আসে যতবার তারবেন ততবার আসে যদি কুকুরের পার্স ভিতর মধ্যে ভিতরে থাকে তো কাল থেকে বিড়ি খাবেন যদি কুকুরের পার্স আল্লাহ দিয়ে দেয় তাহলে কাল থেকে বিড়ি খাবেন যদি কুকুরের পাশ আল্লাহ দিয়ে দেয় ভিতরে কাল থেকে বিড়ি খাবেন আর নইলে বিড়িকে ত্যাগ করতে হবে কারণ মানুষ তো বিড়ি খেতে পারে না খায় কি করে খায় কি করে আর আয়সাতে রাজি আল্লাহ কল রসুল্লাহ সাল্লাম আয়সা রাজি বলেন রসুল সাল্লাম বলেছেন কুল্লু মুস্কিরিন খামরিন ও কুল্লু খামরিন হারম প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মহাদি হারাম দিন রাত বলতে বলতে আপনার মুখস্থ হয়ে গিয়েছে তারপরেও আপনি সহি তরিকার মসজিদে সলাতনায় করার পরে বিড়ি খান কি করে আপনি কতটা নির্লজ্জ আপনি কতটা দেহা যে আপনি এখন আপনার দোকানে বিড়ি বিক্রি করেন আপনি বিড়ি খান আপনাকে বলছি আপনার তাহাজ কাজে লাগবে না আপনার ফরজ নফল ইবাদত কিচ্ছু কাজে লাগবে না যদি আপনার মধ্যে হারাম খাবার থাকে হারামকে ত্যাগ করতে হবে ইসলামটাকে মানলে পরিপূর্ণ মানতে হবে আল্লাহ বলছেন আমানু আদখুলু ফি সিলমি কাফা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আধা প্রবেশ করে লাভ নেই আপনি বলছেন শাহিনুর ভাই বলতে তো ভালোই লাগে বিড়ি না খেলে যে মাথায় কাজ করে না বন্ধন না নিলে যে মেয়ের বিয়ে দিতে পারবো না যে আপনার দাদর একুশটা ছেলে মেয়ে ছিল সে বিয়ে দিয়েছে সে হাল চাষ কত টেনশন হয়নি আপনি চাকরি করেন তাও আপনার পরিবারের অভাব কেন ইমানে ঘাটতি আপনার দাদার জন্য দুঃখ হয় যে সই তরিকায় সোনা দাদাই না করে চলে গিয়েছে যদি আমরা জন্মাতাম তো দাওয়াতটা তো দিতাম আমরা খালি মুখে বলি না আমরা খালি মুখে বলি না আপনাদের তো লজ্জা লাগার দরকার লজ্জার জন্য আমি কত উদাহরণ দিব ওই যে লোকটা লম্বা দাঁড়িয়ালা লোকটা বসে আছে একসময় হারামের মধ্যে নিমজ্জিত ছিল সবগুলাকে ছিঁড়ে ফেলে দিয়েছে জানেন না আপনারা সে লোক হালাল রুজি বিক্রি করে খাচ্ছে তেল বিক্রি করছে সালাউদ্দিন সাহেব তেল বিক্রি করছে আমাকে যদি বলেন তো আমি ভিক্ষা করব হয়তো পারবো না আমার পেস্টিজ আছে আমি তাই মনে করব। ওনার কি পেস্টিজ কম লাখ লাখ টাকা ইনকাম করেননি খুদবা শোনার পরে ইসলামকে জানার পরে লাঠতে মেরে ফেলে দিয়েছেন সুদের কারবারকে হালাল রুজি যদি ভিক্ষা করেও যদি হালাল রুজি হয় তো ভিক্ষা করে খেতে হবে স্টেশন নাই জলঙ্গিবে পদ্মা ধারে চকলেট বিক্রি করে খেতে হবে খেতে হবে আল্লাহর উপরে ভরসা করলে শান্তি পাবেন সুকুন পাই আপনাকে বাস্তব উদাহরণ দিলাম কেন এই জন্য যে আপনার জন্য লজ্জা লাগে আপনি কি খুব প্রেস্টিজিয়াস নাকি আপনার তো লজ্জা থাকার দরকার আরে লজ্জা তো থাকে মানুষের লজ্জা কুকুরের থাকে না থাকে মানুষের আপনার লজ্জা থাকলে আপনি এটাকে ত্যাগ করবেন হারামটাকে জরুরি ভিত্তিতে ত্যাগ করবেন এত কড়া কথা আপনাকে কেন বলতে হবে যে আপনি যে বিপদে আছেন জনাব আপনি যে বিপদে আছেন তাই আপনাকে জরুরি ভিত্তিতে বলছি ভোরবেলা উঠে আপনি ব্রাশ খুঁজবেন অথবা মেশক খুঁজবেন ভোরবেলা উঠে বালিশের তলে দেখছেন কই গো লাইটটা কোথায় রাখলা আমি যে রাত্রেবেলা এখানে রেখেছিলাম মানে ভোরবেলা লাইট না পেলে ওর হার্ট অ্যাটাক হবে কেন বাথরুমে গেলে পায়খানা হবে না বিড়ি না খেলে ছি ছি ছি ছি ছি পৃথিবীর কোনো জীব মনে হয় খেতে খেতে হাগে এরকম জীব নাই এক শ্রেণীর মানুষ ছাড়া যারা বিড়ি খেতে খেতে হাগে পায়খানা করে লজ্জা লাগে না এগুলো খারাপ লাগে না আল্লাহ রসুল যেখানে বলছে যে প্রত্যেকটা নেশাদার বস্তু যার মধ্যে নেশা আছে ওটা হারাম যদি ভাসে ভাতের মধ্যে নেশা থাকে তো ভাত হারাম হয়ে যাবে বিজ্ঞান আজকে প্রমাণ করুক যে ভাতের মধ্যে নেশা আছে তাহলে ওটা হারাম হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে ওই কথায় থাকবে আজীবন থাকবে তাই করতে হবে এইখানে প্যান্ডেল তোলে বসে বলতে হবে আল্লাহ এটাই শেষ কিস্তি আর দেবো না বৃহস্পতিবারে শেষ কিস্তি ছিল আল্লাহ গো আর দেবো না তুমি আমাকে রুজির ব্যবস্থা করে দাও আল্লাহর কসম করে বলছি আল্লাহ আকাশ থেকে আজকেও রুজি দিয়েছেন আবার আপনাকে কালকে দেবেন দিবেনই দিবেন তবে আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করা আমরা জানি না এটা পাখি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে রুজি দেয় আজকে বলা হচ্ছে বাইহাকি অথবা তিরমিজির হাদিস রসুল সাল্লাম বলছে হাদিসের সনদ আমার জানা নাই রসুল সাল্লাম বলছে যারা ক্রমাগত বিড়ি পান করে জর্দা পান করে খৈনি খায় গুটকা খায় তারা মূর্তি করে নেয় মানে নরেন্দ্র মোদীও যা অমিত শাহও যা চন্ডী দেখো যা ওরা মূর্তি পূজা করে যা পাপি আপনি বিড়ি খেয়ে তাই পাপি শির করা সমতুল্য বিড়ি পান করা চিন্তা করুন আবু তালহারা জেলাতলানো বলছে আমার বাড়িতে মদের খালি কলছি আর কলছি আরে বাপরে বাপ যত দুনিয়ার দামি দামি মদ সব আমার বাড়িতে আছে আরে আনাস রাজিয়াতলানো বলছে যে আমি ঢেলে ঢেলে দিচ্ছি সাহাবিরা মদ খাচ্ছে জি আয়াত নাজিল হয়নি এরা হারাম আজিল নাজিল হয়নি কেউ খাচ্ছে কেউ মুখে ধরে আছে ঢালছি খালি মদ আর মদ মদ আর মদ এই সময় কে যেন মোহাম্মদ সাল্লামের কাছকে বেরিয়ে এসে বলছে আরে আবুল কাশেমের কাছ থেকে শুনে আসলাম মানে মোহাম্মদ সাল্লামের কাছ থেকে শুনে আসলাম মদ হারাম তো আবু তালা বলছে আমি ভাঙতে নির্দেশ দিলাম মদের পেয়ালাগুলাকে ভাঙতে ভাঙতে মদিনার গলি দিয়ে মক্কার জন্য মদিনার গলি দিয়ে মদের স্রোত বইতে লাগলো মদ ছিল কত সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে সাহাবিরা খেতে পেতেন না খুব গরিব মানুষ ছিলেন কেন ইসলামের জন্য দান করতে করতে করতে করতে সব শেষ এত দান করেছেন ইসলামের জন্য খালি নামাজ পড়লে জান্নাতে যাবেন কে বললো প্রিয় বস্তু দান তো করতে হবে ইসলামের জন্য খরচ তো করতে হবে তো সাহাবিরা খেতে পেতেন না খুব গরিব ছিলেন ওনারা বাঁচার জন্য খেতেন খাওয়ার জন্য বাঁচতেন না যুদ্ধ হয়ে গিয়েছে যুদ্ধে জিতেছে একটু আনন্দ উল্লাস গাদার গোস্ত রান্না হচ্ছে টেন্টের মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাঁবুর মধ্যে গাদার গোস্ত রান্না হয়ে গেছে মোমো করছে এখনই নামবে পাঁচ মিনিট খালি চেক চলছে একটু পরে নামবে আর একদম বুঝতে পেরেছেন কি খাওয়া খাবে আমাদের ইসলাম মানুষের মতো খাওয়ার কথা শুনলে আগে হাজির খাওয়ার কথা না শুনলে বলে খাওয়া আছে বলে জি ঠিক আছে চলো যদি না থেকে যাকে মজা করে বললাম তো এবার এইখানে রেডি হয়ে গেছে খাবার খাবার রেডি হয়ে গেছে এখন একজন ব্যক্তি এসে বলছে এখনই কোরআনের আয়াত নাজিল হলো গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম বলে এবার কি হতো আপনি আমি যদি মোহাম্মদ সাল্লামের জামানায় থাকতাম তো অন্তত আমাদের যে ইমানের গ্রেড অন্তত বললাম যে মুকুল ভাই সাবির ভাই চলো যাই আল্লাহ রসুলকে বলে আজকের মতো তো ছাড়েন তারপরে কাল থেকে আরাম করেন আগে খাইনি তারপরে নাকি এটা আমরা বলতাম বোধ হয় সাহাবিরা পুরো ওই রান্না করা মাংসকে গোস্তকে ফেলে দিলেন এটা হচ্ছে মেনে নেওয়ার প্রবণতা এটা হচ্ছে মেনে নেওয়ার প্রবণতা এভাবে আপনাকে আমাকে মানতে হবে বিশ্বাস করুন আমি বার বার বলছি ইবাদত কবুল হবে না যে নামাজ পড়ে আসলেন ওই নামাজ আল্লাহ দরবারে কোনো কাজে আসবে না যেমন করে ওয়ারেন বাফের টাকা কাজে আসবে না কেমন মাঠে যদি এ অবস্থায় মারা যায় অনিল আম্বানির টাকা কাজে লাগবে না যদি এ অবস্থায় মারা যায় আপনার সলা তো আল্লাহ দরবারে কাজে লাগবে না যদি আপনি এই বিড়ি খেতে খেতে মারা যান যদি বিড়ি খেতে খেতে মারা যান কত ভয়াবহ পরিস্থিতি রসুল সাল্লাহ সাল্লাম বলছে কোনো ব্যক্তি বিড়ি পান করলো এখন থেকে চল্লিশ দিন নামাজ কবুল হবে না যে মক্কায় যদি পড়ে হবে না ইবাদত কবুল হবে না এবার তোবা করে নিল আল্লাহ তোবাকারীকে ভালোবাসে ঠিক আছে আল্লাহ তোবা করে নিয়েছে আল্লাহ আমি খুব ভুল করেছি আস্তাক ফেরল তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো জি ক্ষমা হয়ে গেছে আবার বিড়ি পান করেছে আরে শাহিনুর রহমানের বক্তৃতার ভোল্টেজ থাকবে এক মাস এক মাস পরে আবার খেয়েছে মাথালে বসে বিড়ি টানছে একজন আমাকেও দাও কেন ভুলে গিয়েছো নাকি কুকুর টুকুর কত কি বলে গেল গো আরে ছাড়ো গো ওসব মানতে গেলে চলতে পারবো আমরা এবার আবার টান দিয়েছে বিড়িতে এখন ও আবার মনে পড়েছে ইস ভুল করে ফেললাম আল্লাহ গো আই এম এক্সট্রিমলি সরি আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ বলছে এখন থেকে চল্লিশ দিন তোর নামাজ কবুল হবে না ঠিক আছে আমি তোবা কবুল করলাম আর একবার খেয়েছে আবার তবুল তোবা কবুল হয়েছে চার নম্বর বাদ যখন হয়ে গেছে এখন আল্লাহ সাল্লাম কেদি আল্লাহ সোমাতলা বলছেন যে ওকে বলো ওর জন্য আমি ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করে রেখেছি আপনার বাড়িতে চৈত্র মাসে দুপুরবেলায় আসলে মিনিমাম ফ্রিজে ঠান্ডা পানি তো দিবেন মিনিমাম এই যে আমাদের জন্য বিসলেরি বা এটাও নকল রে ভাই বিস্টার দেখে মনে হচ্ছে বিসলেরি দেখেন নকলের দুনিয়া তো এই যে বিসলেরিটা এনেছেন বা বিস্টারটা এনেছেন কেন গণ্যমান্য সব ব্যক্তিরা আসছে আমরা তো ফেরেস্তা না আমরাও মানুষ টিউবওয়েলের পানি খায় রে ভাই তো এসেছেন বোতল এসেছে এই বোতল তো বাড়িতে খান না নিশ্চয়ই ওই ট্যাপে অথবা টিউবওয়েলের পানি খান কেন মেহমান এসেছে একটু ভালো ব্যবস্থা করা হয়েছে ভালো বোতলের পানি আনা হয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছে তো যারা আমার বক্তৃতা শোনার পরেও মোহাম্মদ সাল্লামের বাণী শোনার পরেও পৃথিবীতে যত আলেম আছে তাদের কথা শোনার পরেও এই চারবারের বেলায় চারবারের পরে আল্লাহ সুমনতলা তার জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করে রাখবেন কিয়ামতের মাঠে একটা ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করে রাখবেন যার নাম হচ্ছে রাদাগাতুল খাবাল তিনাতুল খাবাল দিনাতুল খাবাল এগুলোর নাম এক একটা রাধাকাতুল খাবার কি দিয়ে প্রস্তুত বড় বড় সাইজের ফোড়া হয় দেখেছেন ফোড়া ওই ফোড়া ফোড়ার পুজ রক্ত ঘাম এগুলো দিয়ে মিক্সচার করে একটা শরবত বানানো হয়েছে জুস হেভি টেস্ট না কি টেস্টি হবে এই জুসের এই জন্য বললাম যে কুকুরে খাবে হয়তো বা মানুষ তো খেতে পারবে না তো এই জুসকে রেডি করে রাখবে ফেরেস্তা একদম নিয়ে রেডি ফেরেস্তা ভুলবেন আপনাকে আপনা কি খাওয়াবে জি সে গরিপুর মন্ডল পাড়ার হোক আর জলঙ্গির হোক একবারে চুন চুন নিকালে কেউ আছে এক এক এক টাকার বের বের দেয় দেখবে জি জি জি জি এই যে তোমার যে কলিজা ফেটে যাচ্ছে সূর্য তো মাথা থেকে একটু দূরে একটু দূরে খুব ঘামছে খুব ঘামছে খুব তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে বলছে আসো আসো আসো তোমার জন্য আমি ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা রেখেছি যেই মুখখানা নিয়ে যাবে এত দুর্গন্ধ আরে পুজের কি গন্ধ ভালো হয় রে ভাই রক্তের গন্ধ ভালো হয় নাকি রক্তের গন্ধের বিপদে পড়েননি কুরবানি দেওয়ার পরে যদি ওই রক্তকে চাপা মাটি দেন আর কুকুরে যদি তুলে ফেলে তিন মাস জিনা হারাম হয়ে যায় ভাত খাওয়া ঢুকবে না এমন পরিস্থিতি হয়ে যায় তো এবার ওইখানে তাকে বলা হবে এবার পান করো কলিজা ফেটে যাবে এবার ও হা করবে কি করবে উপায় তো নাই একটু ভেতরে আসুক যেই এখানে দেওয়া হবে চামড়া ঝুলে পড়বে চামড়া গলে যাবে পেটের নাড়ি মুড়ি সব পেছনের দরজা দিয়ে আউট যারা বিড়ি খান বুঝতে পেরেছেন কি অবস্থা হবে যারা বিড়ি খান আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের বাট আই ডোন্ট কেয়ার আপনাকে ছাড়তে হবে যে সামনে বছর আবার বলবো বিড়ি খাওয়ার কথা তারপরে আবার বলবো আল্লাহ যত দিন বাঁচিয়ে রাখবে গরিবপুরে আসলে খালি বিড়ি চলবে পকেটে বিড়ি থাকবে কেন আপনার আল্লাহ রসুল বলছে খবরদার কাঁচা পেঁয়াজা রসুন খেয়ে মসজিদে যেও না ফেরেস্তার অসুবিধা হয় আর ও আবার বিড়ি নিয়ে চলে গেছে ফেরেস্তা না বিড়ি আমার কাছে ফেরেস্তা খাওয়ার দরকারই নাই আমার কাছে ইন্নালিল্লাহ কি পরিস্থিতি দেখেন এবার দাঁড়িয়ে লোক বিড়ি খায় কি করে খেতে পারে কি করে জর্দা খায় কি করে ওকে যে বলেছে ওটা মাকরু সে কি আমাদের দিনে বিপদে পড়ে থাকবে আসবে না ওর কাছে থাকবে না ও ও মহাবিপদে পড়ে যাবে এটা হারাম আপনাকে ইতিপূর্বে কয়েকটা হাদিস বলেছে আরো কয়েকটা হাদিস শুনুন আর আবি বক্কর রাদিয়াল্লাহু তাআলা নকল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লাট খুলুল জান্নাত আজাসাদা গুদিয়াবিল হারাম যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে ওই দেহ জান্নাতে যাবে না বন্ধনের টাকায় গড়ে ওঠা দেহ জান্নাতে যাবে না সুদের টাকা ঘুষের টাকা গ্রুপ লোনের টাকা খেয়ে গড়ে ওঠা দেহ জান্নাতে যাবে না যাদের বাড়িতে আছে জরুরিভাবে এই প্যান্ডেলের তলে বসে তোবা করে এখান থেকে বাড়ি ফিরবেন আর যারা বাড়িতে বসে শুনছেন তারা বাড়িতে বসে তোবা করবেন বিশ্বাস করুন মরে যাওয়ার পর কেউ আপনাকে কেউ আপনার সাহায্যকারী সাহায্যকারী থাকবে না কেউ আপনাকে সাহায্য করতে থাকবে না মরে যাওয়ার পর আপনি আপনার কবরে একা একা যেতে হবে আল্লাহ সুমাতলা বলছেন যে কবরে সবাই নিজের নিজের বোঝা নিজে নিজে বহন করবে আজকে মা বোনদেরকে দিয়ে গ্রুপ লোন করে বানানো হচ্ছে এটা একটা মহাপাপ মা বোনদের বোনেরা বাড়িতে সামান্য কিছু টাকার বিনিময়ে বিড়ি বাঁধছে বিশ্বাস করুন পুরো পরিবারের ইনকাম এর জন্য হারাম হয়ে যাচ্ছে পুরো পরিবারের ইনকামের জন্য হারাম হয়ে যাচ্ছে জরুরি ভিত্তিতে আপনাকে বিড়ি ছাড়তে হবে এবং দোকান থেকে ধীরে ধীরে ধীরে বিড়ি তুলে দিতে হবে বিশ্বাস করুন আপনি যদি বিড়ি তুলে দিতে পারেন আপনার রুজিতে বরকত আসবে বরকত আলাদা জিনিস আর আপনার ইনকাম আলাদা জিনিস ইনকাম অঢেল করলো বরকত যদি আল্লাহ না দেয় তাহলে বরকত আপনি পাবেন না এই জন্য মোহাম্মদ সাল্লাম বলছে খাবার খাওয়ার সময় প্লেটটাকে এবং হাতটাকে চেটে খাও কারণ তুমি জানো না খাবারের কোন অংশে বরকত লুকিয়ে আছে খাবারে কোন অংশে বরকত লুকিয়ে আছে তুমি জানো না অতএব জরুরি ভিত্তিতে আপনাকে নেশাদার দ্রব্য ছাড়তে হবে রাজি আছেন তো যে খায় না সে বললো ইনশাল্লাহ বাদ বাকি লোক দেখুন দুনিয়া বিশ্বাস করেন আচ্ছা বহরমপুর আপনারা গিয়েছেন বহরমপুর আচ্ছা বহরমপুরে গিয়ে ওই বাস স্ট্যান্ডে কি ঘর ঘর টট করার স্বপ্ন দেখেন কেউ ঘর করার স্বপ্ন দেখেন এই মোহনা বাস স্ট্যান্ডে এখানে ঘর করবো ওইখানে থাকবো আজ কেউ করেন এই পৃথিবীটা আমাদের জন্য পান্থশালা পান্থশালা বোঝেন না স্টপিস স্টপিস প্রতীক্ষালয় স্টপিজে কেউ কোনোদিন সারাদিন রিল্যাক্স করে নাকি এই চলতে চলতে চলতে একটু একটু একটু বিশ্রাম নিচ্ছে আবার চলছে এটাই তো এই পৃথিবীটা বিশ্বাস করুন পান্থশালা আবু হরেরা বলেন রসুল বলেছেন এই পৃথিবীর সবচেয়ে কোটিপতি মানুষকে জাহান নামের মধ্যে একবার ঢোকানো হবে এভাবে এই এবার তুলে নিয়েছে দেহকে বলবে তুমি কি পৃথিবীতে শান্তিতে ছিলা বলছে কই কোনোদিন তো শান্তি পাইনি কোনোদিন শান্তি পাইনি আর যে লোকটা প্রতিদিন না খেয়ে ঘুমাতো খুব গরিব বেচারা তাকে জান্নাতের মধ্যে এইভাবে ঢুকে বের করে বলবে বলো তোমার অবস্থা কি ছিল বললো আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে কোনোদিন অশান্তিতে ছিলাম না প্রতিদিন কান্না করেছে আর ঘুমিয়েছে বলছে আল্লাহর কসম করে বলছি কোনোদিন অশান্তিতে ছিলাম না ওখানকার সুখটা এত অনাবিল ওটা ওখানকার আজাবটা এতই অনাবিল সুতরাং আসুন আমরা এই পান্থশালায় রয়েছি এজন্য আমাদেরকে জরুরি ভিত্তিতে আমাদের সব্বাকে এতক্ষণ যা শুনলাম সব্বাকে মানার তৌফিক আদা করুক আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা অন্তরে অসুস্থ রয়েছে এত কথা বলার পরেও যারা ভাবছে যে তুই যা আগে এখান থেকে বিড়ি ছাড়বো না আল্লাহ যেন তাদেরকে সুস্থ মস্তিষ্ক দান করে আল্লাহ আমিন হে আমার প্রতিপালক এই গরিপুর মন্ডল মণ্ডলপাড়ার বাসিন্দাদেরকে মহিলাদেরকে এবং পুরুষদেরকে সবাইকে হেদায়তের পথে হেদায়তের আলোয় আলোকিত করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক যারা কমরে তলে সাহিত্য জানি না কি হালে রয়েছে তাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমিন হে আমার প্রতিপালক এই করোনা ভাইরাসের কারণে জেরবার গোটা বিশ্ব এটা যদি তোমার গজব হয় এটা যদি তোমার পরীক্ষা হয় এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক আদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক সমস্ত মুসলমান যারা কালেমায় তাহিদ পড়েছে সবাই যেন আমরা ভাই ভাই হয়ে থাকতে পারি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আমরা যেন পৃথিবীর বুকে চলতে পারি যতক্ষণ না আমাদের মৃত্যু আসছে সেই তৌফিক তুমি আদা করো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতুহ